আপনি ওরে যে বানছেন কিনলে গিয়া কি হয় আপনার আমার ছেলে ওরে এরকম করে বানছেন কে ওরে বানছে খিদার দিনে কামতা আছে আমি দুই দোকানে দুইটা রুটি চাইছি আমারে দেয় নাই বাবা আমার জীবন আমার এত টাকা কেউ দেয় নাই বাবা তোমার নাম কি আমার খিদা সামলাইতে পারবো আমার বাচ্চা খিদা তারা আমি সামলাইতে পারবো না হৃদয় যখন অতিরিক্ত ব্যথায় জর্জরিত হয় তখন চোখ দিয়ে কিভাবে পানি আসে সে নিজেও বলতে পারে না তেমনি একটা মুহূর্তে আজ আমি উপস্থিত হয়ে গিয়েছিলাম ধানমন্ডির অভিজাত এলাকায় আমি তিরিশ মিনিট যাবৎ প্রত্যক্ষ করতেছি এই বাচ্চাটি ক্ষুধার যন্ত্রণায় কাতর বিশ্বাস করেন সে দশটা টাকা কারো কাছে পায়নি তিরিশ মিনিটের উপরে আমি তার পিছনে পিছনে ছুটে চলতেছি শুধু এর দৃশ্যটা দেখার জন্য বাচ্চাটি সকালবেলা একটি রুটি খেয়েছে দুপুরে খিদার যন্ত্রণায় সে ছটফট করেছে কিন্তু কোথাও কোনো খাবার পায়নি দৌড়ে যদি গাড়ি নিচে চলে যায় এজন্য মা রশি দিয়ে তাকে বেঁধে নিয়েছেন নাম কি বাবা তুমি ভালো আছো বাবা তুমি আমার সাথে আসো তো বাবা আসো আমার সাথে আসো আপনি একটু আমার সাথে আসেন তো আসেন আসসালামু আলাইকুম সালাম আপনি ওর যে বানছেন কিল্লিগা কি হয় আপনার আমার ছেলে ওরে এরকম করে বানছেন কে ওরে বানছে খিদের দিনে আছে আমি দুই দোকানে দুইটা রুটি চাইছি আমারে দেয় নাই বাবা ওরে মানে রুটি চাইছেন রুটি দেয় নাই কেউ হ্যাঁ। ওরে যে বাইন ওই জায়গায় আপনি করতেছেন এটা তো খুব কষ্টদায়ক যেটা আমার বাচ্চারা খিদা জিনিস যাতে দৌড় না দেয় ওর আব্বু কই ওর বাবা থুইয়া গেছে হ্যাঁ ফালাই থুইয়া গেছে আমাগো ফালাই থুইয়া গেছে গা হ্যাঁ, আমার বাচ্চারা যখন অ্যাক্সিডেন্ট হইছিল তখন ফালাই থুইয়া গেছে তোমার নাম কি বাবা বাবা তোমার নাম কি একদম আবু মুতা মানে দেখছেন বাবা অবস্থা দেখছেন দুই দোকানে গেছি আমি দুই দোকানে গেছি হ্যাঁ, আমার তো রুটি দেয় নাই বাবা ওরা রুটি দেয় কেউ আপনারে যদি ছুইটা দৌড় দেয় ওইখানে তো আপনি গাড়ির নিচেও যাইতে পারে এই জন্য আমি বাইন্দা রাখছি আমার বাচ্চা দৌড় না দেয় কোনো দোকান দেখলে আমি দুই দোকান রুটি চাইছি আমার দেয় না দেখে আমার বাচ্চা যায় দৌড় দিয়া কয় টাকা হইলে খাওয়াইতে পারবেন আমার বাচ্চারা মাত্র একশো টাকা হইলে খাওয়াইতে পারবেন হ্যাঁ একশো টাকা হইলে আমি ভাত খাওয়াইতে পারবেন একশো টাকা হইলে খাওয়াইতে হ্যাঁ। পারবেন কি খাইছেন আজকে আজকে আমি কিছু খাই নাই কিন্তু আমার বাচ্চার সকালে আমি একটা পরোটা খাওয়াইছি এই সকালবেলা সকালবেলা একটা পরোটা হ্যাঁ। খাওয়াইছেন আর কিছু খাওয়ান না আমি নিজে না খাইয়া দেখতেছ আচ্ছা, আমার আচ্ছা। আমার বাচ্চার পেটে খিদা বেশি আমার খিদা সামলাইতে পারবো আমার বাচ্চার খিদা তারা আমি সামলাইতে পারবো না বাচ্চা বাইন্দা রাখছে উনারে রুটি খাইতে চাইছে দুই দোকানে রুটি চাইছে কিন্তু ওনারে কেউ রুটি দেয় না এই জন্য বাচ্চাটারে বাইন্দা রাখছে খিদা লাগছে সকালে খাইছে যদি দৌড় দেয় এর লেখা বাইন্দা রাখছে যাতে করে জানি দৌড় দিয়ে না যাইতে পারে মানে হ্যাঁ? আমি আমি ওনার পিছনে হ্যাঁ আধা ঘন্টার উপরে বসা ওই ওই মার্কেটের সামনে কেউ দশটা টাকা দেয় না হ্যাঁ অনেকক্ষণ ধরে ফলো করতেছি আমি এখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে আস্তে আস্তে পরে আমি ওনার এখানে নিয়ে আসতাম আপনি কিছু করতে পারেন না আমি পারি আমার বাচ্চারা আমি কার কাছে রাখি বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বরিশাল অষ্টশালী বন্যার সময় বাড়ি ভাঙিয়া গেছে নদীতে ওর আব্বু কি করে আর বাপ আগে রিস্কে চালাইতো কিন্তু আমার বাচ্চারা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমার বাচ্চার বাপ আমার ফালাই হয়ে গেছে এই জাতের মধ্যে দশটা সেলাই তো বাবা মুসা ওর এই যে ওর দিকে তাকান দেখেন যে কান্না করছে মানে ওর চোখের এখান দিয়ে মনে করেন যে পানি আছে ও এমন ভাবে কান্না করতেছে আর মানে ছুটতাছো এখানে অনবরত চিৎকার পারছে মানে চোখ দিয়ে পানি বেড়েছে অনেক মানুষের আমার বাচ্চারা দেয় আমার বাচ্চারা কাজ বাচ্চারা কই মানুষ তোমার আব্বু কই বাবা তোমার আব্বু কই আব্বু নাই ফালাইতে গেছে গা তোমার আব্বুর কথা মনে পড়ে না হ্যাঁ দেখি তোমার খিদা লাগছে না আহা রে দেখেন লাগবো না খিদা পেনটা কয়টা পেজ দেয়া হয়েছে কিটু দেয়া আছে না না এখানে 1000 হাজার টাকা ছিল না বাবা আমার এই পর্যন্ত অন একটা মানুষ আমার এতগুলো টাকা দেয় নাই আমি 100 টাকা গেল আমার বাচ্চার আমি ভাত খাও না না না এটা আপনি 100 এটা না আপনি চলেন ভাই ও হারে ধরো ধরো এইটাও নাও এইটাও নাও হ্যাঁ, ওইটাও নাও ওইটাও নাও সমস্যা নেই খানকার কিছু কিনে দিয়েন না বাবা আমার এত টাকা আমার জীবনে আমার কেউ কি দেয় না বাবা হ্যাঁ? তুমি এই নিয়ে নাও আমার আমার এত টাকা কেউ দেয় না না না না এটা আপনার এটা আল্লাহ তরফ থেকে আল্লাহ দিছে আহারে দেখ আল্লাহ দেখছেন ও বুঝতে আছে যে টাকা হইলো খানা খাইতে পারবে তুমি এটাতে কি করবা খাইবা খাইবা না হ্যাঁ আমার তুমি নিয়ে ঠিক আছে কি যাও যাও যাও ভালো বাবা এত টাকা দেয় নাই আমি দোয়া করি আচ্ছা দোয়া তোমার ভালো আপনার লাগে আপনার লাগে দোয়া রইল আল্লাহ আল্লাহ ভালো রাখ বাবা আমি দোয়া করি আচ্ছা যে ওর বান্ডা খুলে দেন ওর বান্ডা খুলে দেন খুলেন তুমি যাও তাহলে কিছু খাইও আর একটা জামা কিনে নিও হ্যাঁ তোমার আব্বার কথা তোমার মনে পড়ে না তোমার আব্বার কথা মনে পড়ে তোমার কাছে আসে না না আহারে চোখটা ভিজে গেছে দেখছেন সারা দিন ওরে কান্দাইছেন আপনি না আমি তো কান্দে না খিদার জন্য কাঁদছে বাবা তো খিদার জন্য কাঁদছে কি ওরে দশটা টাকা দিলো না না হ্যাঁ? দশটা টাকা দেয় নাই দশটা টাকা পরাটা একটা চাই ওরে না খাওয়াইছি আমার বাচ্চার খিদার জন্য আমি আপনি কি খাইছেন আমি অন্য কিছু খাই না আপনি খানি নাই না আহারে এই এক হাজার টাকা দিয়ে কিছু খাইবেন আর ওর একটা প্যান্ট কিনে দিবেন বাবা তুমি খাইবা তোমার না তোমার না কেউ নাই পাকি পাড়াই দিছে আমার কাছে যে ওই যে শিশু বাচ্চা লয়ে বাইন্দালে রাস্তার কিনারে বইয়া টাকা চাইতেছে কেউ দেয় না আল্লাহ নিজে তোমার আমার কাছে পাঠাই দিছে নাহলে আমি তোমার কেমনে দেহাটা পাইলাম কও আমার বাচ্চারা কত কান্দা কান্দলো কেউ আমার দশশো টাকা দিল না যে বাচ্চারা খাও যাই বাবা আল্লাহ নিজে তোমার আমাকে কাছে পাঠাই দিছে নাহলে আমরা সকাল তো না খাওয়ানো না খাওয়া থাকতাম এত মানুষের কাছে চাইলাম কেউ আমার দশশো টাকা দিল না তুমি আমার টাকা দিছো ভাত খাওয়া আমার এই বাচ্চারা আল্লাহ তোমার ভালো রাখ আমি দোয়া করি ঠিক আছে যান ভালো থাকে না হ্যাঁ? আচ্ছা আল্লাহ তোমার ভালো রাখো ওয়ালাইকুম সালাম আচ্ছা, ওরে আরে বাবা বাইন দেন না হ্যাঁ আচ্ছা কোনোদিন আর বানবেন না